এমনিতে খুশি রসু খোঁজে খালি তোরি মুহ তো পাখে যেমিতি সব দিলি সরে চোখে মরা মো সোনি দেলা রে ভিজে মনি দ সারা জন্ম দিয়ে সপন সরেই